সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো বিয়র সবাই কেমন আছেন টেক মোবাইল পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিওর্স আপনাদের জন্য নিলাম আজ একটা নতুন টিউটল টিউটলটা হচ্ছে আপনার ফোনের কিভাবে অ্যাপস এর নাম অথবা অ্যাপসের আইকনের জায়গায় আপনার ছবি বসাবেন তো ভিডিওস কথা না বেরে আমি এখন টিউটোরিয়ালটা যাবো টিউটোরিয়াল যাওয়ার আগে ছোট্ট একটা ইন্টু আর ছোট্ট একটা রিকোয়েস্ট যে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তো ভিওর্স টিউটোরিয়ালটা হলে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে Apex Apex Launcher Apex Launcher লিখে ক্লিক করলে এটা এই অ্যাপসটা পাবেন এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এটা আমি অলরেডি ইনস্টল করছি আমাদের এটা ওপেন করতে হবে এটা ওপেন করতে হবে এটা ওপেন করলাম ওপেন করলে এরকম করে ফোনের ডিসপ্লে এই এই মানে লাগবে কিন্তু সমস্যা না ভয় পাবে না অ্যাপসটা কোনো ক্ষতি করে না তো ভিওর তারপর এই যে অ্যাপসটা রিজিউম করবেন অথবা আইকন চেঞ্জ করবেন সেই অ্যাপসের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এডিট অপশন দিতে হবে সেখানে গিয়ে এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি চেঞ্জ আইকন মানে যা করেন সব করতে পারবেন তো ভিউয়ার্স এত ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার জন্য আমাদেরকে ছোট্ট একটা কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট আর ভিউয়ার্স সবশেষে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো ভালো নতুন লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে টিউটোরিয়াল ভালো থাকবেন পরবর্তী টিপস নিয়ে আপনার সঙ্গে আমি আবার আসবো